অনেক সময় মানুষরা মনে করুন শরীরকে অনেক কথা বলে থাকেন অনেক মাস্তা মাসাই করে থাকেন এটা কারো ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে শরীরের বিষয় সবার ভালো লাগবে এরকম না শয়তান তো আছে নক্স আছে শয়তান আছে এই নক্সে এবং শয়তানে ওই শরীরের কথাগুলোকে ভালো লাগায় না কারণ হাদিসের মধ্যে আসছে যখন মানুষ একটা গুণা করে ওনার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে দেয় অন্তরের মধ্যে কি হয় কালো একটা দাগ করে দেয় কারণ তাহলে যখন আরেকটা গুণা করে তা আরেকটি দাগ করে যখন এরপরে আরেকটা গুণা করে তা আরেকটি দাগ করে এরকম হবে পরিষ্কার অন্তর পরিষ্কার অন্তর ছিল গুণা করতে করতে করতে করতে ওইটা কালো হয়ে গেছে এখন যদি এই অন্তরওয়ালা মানুষের কাছে আপনি ভালো কথা বলেন শরীরের কথা বলেন তো শরীর তার ভালো লাগবে স্বাভাবিক এজন্য এই অন্তরের দাগে যে দাগ লাগলে যে মজা লাগছে কালো হয়েছে যে দাগ লাগছে অন্তর যে কালো হয়েছে এটা পরিষ্কার করার উপায় বলেছেন পরিষ্কার করার উপায় কি যে কোরআন তেলাবাদ করা দুইটা উপায় একটা হলো কোরআন তেলাবাদ করা বেশি বেশি আর একটি হলো মৃত্যুর কথা স্মরণ করা যে আমার মন সামনে আমার কবর সামনে আমাকে মরতে হবে এই দুনিয়া থাকতে হবে এই দুনিয়া আমার আসল জিন্দগি না আমার আসল জিন্দগি হলো আগামী জিন্দগি মৃত্যুর পরে যে শুরু হবে ওই জিন্দিগি হলো আসল জিন্দিগি ওই আসল জিন্দিগির কথা যদি আমি চিন্তা করি তাহলে এই নকল জিন্দিগি নকল জিন্দিগি আমার কিছুই না এগুলো শেষ হয়ে যাবে অবস্থায় জিন্দিগি এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আর মৃত্যুর কথা স্মরণ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তো বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি আলা রুকুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে অল্প ভালোভাবে পড়বে নামাজ সময় মতো আদায় করবে সময়ের প্রতি লক্ষ্য রাখবে রুকু সেজদা ঠিকঠাক ভাবে আদায় করবে ইয়ারা হাক্কান লিল্লাহি আলাইহি এবং সেটা মনে করবে তার জন্য আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দিলেন পবিত্র কোরআন আল্লাহ মানে বলেন যে হাফিজু আলা সালাওয়াতি এই সালাওয়াত তারা হলো নামাজ ওয়া আর উসতা নামাজ উসতা নামাজ মানে মধ্যবর্তী নামাজ এবং হাদিসের আলোকে উলামায়ে কেরামরা মধ্যবর্তী নামাজ হিসাবে আখ্যায়িত করেছেন আসরের নামাজকে আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজ মাঝখানের নামাজ পাঁচ অক্ষের মধ্যে এটা হলো মাঝখানের নামাজ কারণ দিনের শুরুতে ফজর শুরু হয় তারপরে জোহর তারপরে আসর তারপরে মাহরিব তারপরে আমরা যদি এইভাবে হিসাব করি পাঁচ তাহলে পাঁচের মাঝখান হলো আসর প্রথম দুইটা হলো ফজর আর জোহর আর লাস্টের দুইটা হলো মাগরিব আর এশা আর মাঝখানের নামাজ হলো কোনটা আসরের নামাজ আরেকটি ব্যাখ্যা হলো যে দিনের শুরুতে দিনের প্রথম ভাগে হলো দিনের মধ্যে হলো ফজর জোহর আর রাতের মধ্যে হলো মাগরিব আর দিনের মধ্যে হলো শুরু দিনের শুরুতে হলো ফজর তারপরে হলো জোহর আর রাত্রের শুরুতে হলো মাগরিব তারপরে এসা পাঁচখানের নামাজ পড়বে নামাজখানের নামাজ হলো আসর তো যাই হোক এই আয়াতের উদ্দেশ্য হলো পাঁচ হক নামাজ হেফাজত করতে হবে পাঁচ হক নামাজের হেফাজত করতে হবে পাঁচ হক নামাজের হেফাজত কিভাবে করবো একটা হলো সময় মতো নামাজকে আদায় করা সময় মতো নামাজকে আদায় করা আর দুই নম্বর হলো পাঁচ হক নামাজের প্রত্যেক নামাজের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহ আছে এই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহ যত আমল আছে নামাজের ভেতর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহ এই সব কিছুর সাথে সব কিছু জেনে এই সব কিছুর আমলের সাথে এই সব কিছুকে যখন আমি নামাজের মধ্যে ফিট করব তখন আমার নামাজকে আমি হেফাজত করবো আমার নামাজ পরিপূর্ণ নামাজ হবে এই জন্য ওলামাই কারামরা কিছু দাপ রাখছে কোনো আমলকে ফরজের স্থানে রাখছে কোনো আমলকে ওয়াজুর স্থানে রাখছে কোনো আমলকে সুন্নতের স্থানে স্থানে রাখছে কোনো আমলকে মুস্তাহাবের স্থানে রাখছে এক এক আমলকে এক এক জায়গায় রাখছেন সব আমল হুজুর সাল্লাহ করছেন সব আমল কি হুজুর সাল্লাহ করছেন যত আমল ফরজ হোক এটাও তো হুজুর সাল্লাহ আলাইসলাম আমল করেছেন ওয়াজিব হোক এটাও তো হুজুর সাল্লাহ আলাইসলাম করেছেন সুন্নত হোক এটাও হুজুর সাল্লাহ আলাইসলাম করেছেন সেই হিসাবে সমস্ত আমল হুজুর সাল্লাহ আলাইসলামের সুন্নত ফরজ হোক এটাও রাসুলের সুন্নত ওয়াজিব হোক এটাও রাসুলের সুন্নত আর সুন্নত আমল হোক এটাও রাসুলের সুন্নত মুস্তাহ আমল হোক এটাও রাসুলের সুন্নত রাসুলের সুন্নত এটা এক হিসাব তার আমলের মধ্যে যে এই আমল সাল্লাল্লাহু আলাইহি কোরআন এবং হাদিসের আলোকে এই আমলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য এটার নাম দিয়েছেন ফরজ তারপরে দ্বিতীয় স্তরে রাখছেন ওয়াজিবকে তৃতীয় স্তরে স্তরে যে আমল এই আমলের নাম রাখছেন সুন্নত হিসাবে তারপরে চতুর্থ স্থানে রাখছেন মুস্তাহাব সমস্ত আমলই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এবং ওয়াজিব আমি আগে বলছি আগে বলছি অন্যান্য সময় যে নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে কি হয় না নামাজ হয় না নামাজ ব্যাংকে যায় নামাজের ওয়াজিব যদি ছুটে যায় নামাজের যখন কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহস চেষ্টা দিতে হয় এবং সাহস চেষ্টা কিভাবে দিতে হয় এটাও বলা হয়েছে তারপরও যদি আপনাদের কারো দাদা ইচ্ছা থাকে আমাদের জিজ্ঞাসা আর যদি নামাজের ভেতরে সুন্দর যে আমলগুলো আছে এই সুন্দর যদি ছুটে যায় এর দ্বারা সাহু চিন্তা ওয়াজিব হয় না সাহু চিন্তা দিতে হয় না নামাজও ভাঙবে না নামাজ হয়ে যাবে কিন্তু সোয়াব কমে যাবে সুন্দর যদি ছুটে যায় তাহলে কি হয়ে যাবে সোয়াব কমে যাবে তাহলে তো কষ্ট করে নামাজ পড়লাম কেন আমার সব কমাবো যদি আমি পারি সুন্দর সুন্নতের সাথে সুন্নতগুলোও আমাকে আমল করতে হবে যেমন রুকুর তসবি রুকুতে কি আমরা তসবি করি

নামাজের মধ্যে টুপি টুপি টুপি ব্যবহার করে বা মুসলমানদের একটা শেয়ার শেয়ার মানে প্রতীক এটা হলো মুসলমান প্রতীক মানে আলামত মুসলমানের আলামত হলো টুপি কোনো জায়গায় অনেক হিন্দু মানুষ বসে আছে মনে করুন অন্যান্য ধর্মের আপনি মুসলমান মাথায় টুপি দিয়ে ওইখানে বসে আছেন যে কেউ যে এখান এখান দিয়ে যাবে সে বুঝে ফেলবে যে আমি মুসলমান কেন কারণ এই দুটো হলো আমার একটা আলামত মুসলমান হওয়া কি একটা আলামত তারপরে আমাদের পোশাক সাধারণত আমরা দেখি যারা মাদ্রাসায় পড়ালেখা করে ওলামায় আমরা সবসময় পায়জামা পাঞ্জাবি পরে থাকে পায়জামা পাঞ্জাবি এটা হলো একটা মুসলমানের পোশাকের আলামত মুসলমানের পোশাক এটা একটা আলামত হ্যাঁ আমি যদি প্যান্ট পরি বা শার্ট পরি আর এর আমার সতর হেফাজত থাকে সতর রেখে রাখি তাহলে এর দ্বারা এটা পড়া যায় এটা কোনো না যায় না শার্ট প্যান্ট আমরা যে পড়ি কিন্তু ওই যে শূন্য একটা হলো জায়েজ পড়লে অসুবিধা নাই ওরা হবে না আরেকটি হলো আমি যদি এই আমলটা করি তাহলে আমার সোয়া ভালো বেড়ে যাবে নামাজের মধ্যে আমি টুপি ব্যবহার করলাম না মনে করুন আমি টুপি পড়লাম তো দ্বারা কি হলো আমি একটি মুসলমানের যে আলামত ছিল টুপিটা আমি ব্যবহার করলাম না কিন্তু নামাজ পড়লাম নামাজ হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ স্বভাব হবে না পরিপূর্ণ স্বভাব হবে না কারণ সাহবা ইকরাম এবং সাল্লাহ সবসময় কি করতেন টুপি ব্যবহার করতেন হাদিসের মধ্যে আসছে মাঝে মাঝে কি কর টুপি সারা নামাজ পড় এবং চুল চুল ছিল কাজ বরাবর বা বেশি চুল ছিল চুলকেও আল্লাহ তালার সেজদার মধ্যে রাখ আল্লাহ তালাকে যাতে যাতে চুলেও সেজদা করতে পারে এই জন্য কি করো মাঝে মাঝে টুপি সারা নামাজ পড়ো এটা কখন এই জন্য উদামে এই সমস্ত হাদিসকে সামনে রেখে এই আমল নফল নামাজের জন্য রাখছে বলছেন এই আমল যদি কি পড়তে চায় নফল নামাজি করো এই আমল যদি কেউ করতে চায় কোন নামাজে করবে নফল নামাজি করবে করা যাবে এই আমল করা যাবে এজন্য আমি এখন সব সময় এই আমল করবো না ওলামায় তারা আমরা একা বলেন নাই এই হলো সুন্নত যদি আমি করি টুপি ব্যবহার করলাম সুন্নতি পোশাক করলাম এর দ্বারা আমার সাপ বাড়বে এর দ্বারা আমার কি হবে সাপ বাড়বে যদি না করি আমার কোনো গুণা হবে না কিন্তু আমার সাপ কমে যাবে যাই হোক নামাজের একান্ত যে সুন্নতের আলোচনা আমি করতেছিলাম এবং নানান অবস্থায় সুন্নত একান্ত আলোচনা গেছে তারপরে তেরাতের সুন্নত সাতটির মধ্যে কয়েকটি গেছে প্রথমে বলেছিলাম কেরাতের সুন্দর সাতটি এর মধ্যে প্রথম রাখাতে সানা করার পর প্রথম রাখাতে সানা করার পর পূর্ণ উদ্দিল্লা করা বলেছিলাম এক নম্বর দুই নম্বর হল প্রতি রাখাতে সুরা পাতেরা এবং সুরা মিলানোর পূর্বে ইসমিল্লা করা ইসমিল্লা রহমান রহম পুরাটা করা সুরা পাতেরা শুরু করতে পারে আমরা সুরা পাতেরা করি সুরা পাতেরা শুরুতে কি করব ইসমিল্লা করব রাসাই শরীফ হাদিস নম্বর নশো পাঁচ এবং আমাদের আগের যে আলোচনা গুলা গেছে অনেক খরচের আলোচনা গেছে সুন্নতের আলোচনা গেছে অন্যান্য আলোচনা তো এগুলা সব আমাদের বয়ান গুলা রেকর্ড হইতেছে আমরা এগুলা কিভাবে কিভাবে আবার এগুলো শুনতে পারি আমার সাথে যোগাযোগ করবেন বলে দেবেন ইনশাআল্লাহ তারপর তিন নম্বর হলো সুরা ফাতিহার পর সকলের জন্য আমিন বলা আমাদের মাধ্যম অনুযায়ী ইমাম হোক মুক্তাদি হোক সবাই কি বলবে আস্তে আস্তে চুপে চুপে আমিন করবে সুনানি দারাতনে হাদিস নম্বর বারোশো ছাপ্পান্ন বোহারি শরীফ হাদিস নম্বর সাতশো আশি ফজর এবং জোহরের নামাজের তেলাওয়াত কিভাবে করব সুরা হুজরাত থেকে কদর এবং জোহরের নামাজের তেলাওয়াত হলো সুরা হুজরাত থেকে সুরা গরুজ পর্যন্ত আর আসর এবং এশার নামাজে সুরা তারিখ থেকে ওসামা এবং তারিখ থেকে লাম এই সুরা পর্যন্ত আর মাগরিবের নামাজে ইজাজ জুলফিরাত থেকে সুরা নাস কুলাউ বিরাবুল নাস পর্যন্ত এইগুলা কেরাত আমরা পড়ব যদি পারি ভালো না পারলে কোনো সমস্যা নাই আমি যে সুরা পড়ব কোরআনের যে জায়গা আমার সহজ হবে সেই জায়গা থেকে আমি তেলাওয়াত করব কোনো সুবিধা নেই পাঁচ নম্বর কেরাতের সুন্দর পাঁচ নম্বর বদরের প্রথম রাকাত দ্বিতীয় রাখাত অপেক্ষা লম্বা করা কদরের নামাজের প্রথম রাখাতকে বেশি লম্বা করা দ্বিতীয় দ্বিতীয় রাখাতকে ছোট করা অন্যান্য নামাজে রাত্রে স্বাভাবিক থাকা সমান সমান না কিছু কম দুই দিন আয়াত প্রথম রাখাতে একটু বেশি পড়া দ্বিতীয় রাখাতে দুই দিন আয়াত কম পড়া দ্বিতীয় রাখাতে যেমন আসর হোক জোহর হোক মাগরিব হোক এসা হোক অন্যান্য নামাজ হোক ছয় নম্বর হলো কেরাত অত্যন্ত তাড়াতাড়ি এবং একেবারে ধীর গতিতে না পড়া খুব স্পিডে পড়লাম যেরকম আমরা তাড়াতাড়ির মধ্যে পড়ে থাকি বেশি স্পিডে না আবার খুব আস্তে আস্তে ধীরে ধীরে তারা শুরু করলাম না বরং মধ্যম গতিতে পড়া মুসলিম শরীফ হাদিস নম্বর সাতশো তেত্রিশ সাত নম্বর কেরাতের শূন্য হল ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতিহা পড়া ফরজ নামাজ আছে ভোরের চার রাখাত ফরজ আছে আসরের চার রাখাত ফরজ আছে মাগরিবের তিন রাখাত ফরজ আছে এশার চার রাখাত ফরজ আছে এই যে চার রাখাত এবং তিন রাখার ফরজ ফরজের তিন নম্বর রাখাতে আর চার নম্বর রাখাতে মাগরিবের নামাজ হলো তিন তিন রাখাতের নামাজ তো তিন নম্বর রাখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়া আর জোহর আসর আর এশা এই যে চার রাখাতের নামাজ চার রাখাতের নামাজ এই প্রত্যেক চার রাখাতের নামাজ তিন নম্বর এবং চার চার নম্বর রাখাতে শুধুমাত্র সুরাবা দেয়া করবো প্রথম দুই রাখাতে কি করবো সুরাবা দেওয়ার সাথে ফেরাত করবো আর বাকি দুই রাখাতে শুধুমাত্র সুরা পাতেরা করবো এই গেল ফেরাতের সুন্দর সাতটি তারপর হলো রুকুর সুন্দর হলো আরো আটটি আপনারা হিসাব রাখবেন কয়টা গেছে রুকুর সুন্নত আটটি এক নম্বর তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া তার অবস্থা থেকে বলে বলে যাওয়া রুকুতে যাওয়া বুখারী শরীফ হাদিস নম্বর দুই নম্বর সুন্নত উভয় হাত দ্বারা হাঁটু ধরা হাঁটুকে ধরা দুই নম্বর সুন্নত বুখারী শরীফ হাদিস নম্বর 790 তিন নম্বর হাতের আঙ্গুল সমূহ পাক করে সরিয়ে রাখা হাঁটুকে যখন আমরা ধরবো আঙ্গুল আঙ্গুলগুলোকে ফাঁকা রাখবো পাটা ফাঁকা রেখে হাঁটুকে ধরা আবু দাউদ শরীফ হাদিস নম্বর সাতশো একত্রিশ চার নম্বর সুন্নত উপরে হাত সম্পূর্ণ সোজা রাখা কোনোই বাঁকা না করা আবু দাউদ শরীফ হাদিস নম্বর সাতশো চৌত্রিশ যখন আমরা রুকুতে যাবো হাঁটুকে ধরবো কোনোই সোজা রাখা কোনোইকে বাঁকা না করা আবু দাউদ শরীফ হাদিস নম্বর সাতশো চৌত্রিশ পাঁচ নম্বর সুন্নত পায়ের হাঁটু সম্পূর্ণ সোজা রাখা যখন আমরা রুকুতে যাব তখন আমাদের পায়ের হাঁটু এবং একদম সোজা রাখা হাঁটুকে হাঁটু সামনের দিকে না করা আসলাম শরীফ নম্বর আটশো তেষট্টি পাঁচ নম্বর সুন্নত গেল ছয় নম্বর সুন্নত মাথা পিঠ ও কোমর সমান রাখা উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা বোকারি শরীফ হাদিস নম্বর চারশো আটানব্বই এগুলো কিন্তু পুরুষদের নামাজের আলোচনা আমি শুরুতেই বলেছি একান্নটি আলোচনা শুরুতেই বলেছি পুরুষদের নামাজের আলোচনা চলতেছে মহিলাদের কিছুটা ভিন্ন ভিন্ন রকম সাত নম্বর সুন্দর রুকুতে কমপক্ষে তিনবার রুকুর তসবিহ সুবহানাল্লাহি আল আযীম পড়া আবু দাউদ শরীফ নম্বর আট নম্বর সুন্নত রুকু হতে ওঠার সময় ইমাম সামি আল্লাহ ইমাম হামিদা এবং মুক্তাদিরা রাব্বানা লাকাল হামদ এবং একাকি নামাজ আদায়কারীরা উভয় কি বলবে বুখারি শরীফ হাদিস নম্বর সাতশো উনব্বই সাতশো তেত্রিশ আলমগিরি প্রথম খন্ড বারো নম্বর পৃষ্ঠা যখন উপহাতে ওঠার সময় যদি ইমাম হন তাহলে ইমাম কি বলবেন সানি আল্লাহ হরিমান হামিদা বলবেন আর পিছনে যারা মুক্তি থাকবেন তারা বলবেন রাব্বানা রাকাল হাম আর যদি একা একা কেউ নামাজ পড়ে মুনকারিদ তাহলে তিনি কি করবেন সামি উভয়টা আল্লাহ মানে হামিদা বলে আর দাঁড়িয়ে কি করবেন বলবেন আর সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে হবে কমপক্ষে এক পরিমাণ সময় বলা হয় পরিমাণ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে এটা হলো রুকু থেকে উঠে সোজা হয়ে কমপক্ষে এক পরিমাণ সময় দাঁড়ানো হলো ওয়াজিব গেল রুকুর সুন্দর আটটি তারপরে আসুন সেজদার সুন্নত বারোটি সেজদার সুন্নত বারোটি তার এক নম্বর তাকবীর বলা অবস্থায় সেজদায় যাওয়া বুখারী শরীফ হাদিস নম্বর 803 তাকবীর বলতে বলতে আল্লাহ আকবার বলতে বলতে শেষ সেজদায় যাওয়া দুই নম্বর প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা তখন আমি

চার নম্বর সুন্দর উভয় বৃত্তাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা এই যে যখন আমি হাত রাখলাম সোজা সোজা হাত তাহলে আমাদের এই যে বৃত্তাঙ্গুলি আছে বৃত্তাঙ্গুলের মাঝখানে আমাদের কি রাখবো নাক রাখবো নাক রাখা আগে বলছিলাম সুন্দর আলোচনায় ওই যে আগে কি সুন্নত যখন বলছিলাম তখন বলছিলাম কান বরাবর হাত রাখা তো নাক বরাবর হাত রাখা মানে কান বরাবর হাত রাখা এখানে আবার কেউ প্রশ্ন করবেন একবার বলেন কান বরাবর একবার বলেন নাক বরাবর এখানে যখন রাখবো আমি নাক তখন এটাই আমার কান বড় বড় হবে নাক বড় বড় হবে এটি কথা তার পাঁচ নম্বর শূন্য তারপর কপাল রাখা মুসনদে আহমদ হাদিস নম্বর আঠারো হাজার আটশো আশি ছয় নম্বর শূন্য ততপর দুই হাতের মাঝে চেষ্টা করা এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা দুই হাতের মাঝখানে আমি চেষ্টা করলাম আর আমার চোখ কোথায় রাখবো নাকের নাকের দিকে রাখবো মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো এক মুস্তাদ রাখে হাকিম হাদিস নম্বর এক হাজার সাতশো একষট্টি সতেরোশো একষট্টি সাত নম্বর সুন্নত সেজদায় পেট উরু থেকে পৃথক রাখা যখন আমি সেজদায় যাব আমার উরু থেকে আমার পেটকে আলাদা রাখা না লাগানো মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার ছয়শো বাষট্টি আবুল শহীদ হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ আট নম্বর সুন্নত পাঁচর দয় থেকে উভয় বাহু পৃথক রাখা আমাদের শরীর থেকে হাত হাতকে আলাদা রাখা এখন লাগিয়ে অন্য লাগিয়ে না রাখা সেজদায় যাওয়ার পরে এরকম লাগিয়ে রাখা এরকম এরকম সেজদা করলাম হাত লাগিয়ে রাখলাম শরীরের সাথে না আর হাতকে আলাদা রাখা বোকারি শরীফ হাদিস নম্বর আটশো সাত নয় নম্বর সুন্নত কনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা আমাদের কনুই মাটিতে না রাখা মাটি থেকে মাটি এবং হাঁটু থেকে আলাদা রাখা বোকারি শরীফ হাদিস নম্বর আটশো আট দশ নম্বর সুন্নত সেজদায় কমপক্ষে তিনবার সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়া ইবনে মাজাহ হাদিস নম্বর আটশো অষ্টআশি এগারো নম্বর শূন্য তাকবির বলা অবস্থায় সিজদা হতে উঠে আবার সিজদা উঠবো আল্লাহ আকবর বলে উঠবো বুহারি শরীফ হাদিস নম্বর আটশো পঁচিশ বারো নম্বর শূন্য প্রথমে কপাল যখন সেজদা থেকে আমরা উঠবো প্রথমে কপাল তারপর নাক তারপর উভয় হাত তারপর উভয় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত বুক সম্পূর্ণ সোজা রাখা জরুরি এটা হলো ওই যে আমি যখন সেজদা থেকে উঠবো সেজদাতে উঠার সময় প্রথমে আমার কপাল উঠবে তারপর নাক উঠার সময় এরকম উঠবো তারপর হাত উঠাবো তারপর হাঁটু এবার আমি সোজা উঠে উঠে গেলাম আর যখন আমি সেজদায় যাওয়ার কথা সেজদা যাওয়ার যাওয়ার সময় আমি যখন সেজদায় যাবো তখন প্রথমে লাগবে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল এই নিয়মে এটা হলো সুন্দর একটা নিয়ম সেই নিয়মে আমরা সেজদা করব এটা হলো আবু দাউসরি ভাত আটশো আটত্রিশ প্রথমায় স্বামী প্রথম খন্ড চারশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা এই গেল সুন্নত আলোচনা যতটুকু তার নামাজের একান্নটি সুন্নতের মধ্যে গত জুমায় করেছিলাম দাঁড়ানো অবস্থায় সুন্নত এগারোটি কেরাতের আলোচনা আজকে শুরু হয়েছে কেরাতের সুন্নত ষাটটি রুকুর সুন্নত আটটি গেছে সেজদার সুন্নত বারোটি গেছে আপনারা ভুল করেন কত হয়েছে তারপরে নামাজে বসার সুন্দর আরো রয়েছে তেরোটি আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ এখান থেকে আগামী জুমায় আলোচনা শুরু হবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পূজা এবং আমল করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া